এই যে তুমি একটু গোলটা ধরে নিও খালি দুই পারে ভিড়ে তুমি একটা সুমির সাথে মিলাই নিও ঠিক আছে আচ্ছা আমি দিচ্ছি তাহলে এই ও ফুটে যাচ্ছে আমি ওই যে অ্যাজলেটটা ইয়েতে দিয়ে দিছি ভক্ত আছে দুইটা এই দেখলাম মাই বোর্ড ছাতা আছে ছাতা সামনে একটা লাঠি ধরিয়ে দেন না তাহলে তো হয় তো কচুরি বানার জন্য ফলে সৌন্দর্য নষ্ট পরে দাও তোমরা <laughs> ঠিক আছে এলাকায় এসে যাব আরে দেবলোর করালির না আমার ভিডিও আছে তো আপনি ভিডিওই দিবেন আমি ইউটিউবে দেওয়ার পর আপনাকে

আমার ভাই আর ভাবি আসতেছে তাদের দ্বারা বক্তব্য নেবেন ভাবি গেলে চলে এসছে আমরা লাভ দিলে নিতেই যাইতে পারবেন না আচ্ছা,